ওই যে আবার আসছে একুশ ভাষার শহীদ মিনারে জাগো পলাশ জাগো পারুল আমার মনের কিনারে ওই যে আবার আসছে একুশ ভাষার শহীদ মিনারে জাগো পলাশ জাগো পারুল আমার মনের কিনারে বিশ তারিখ পার হলে যে বারোটা যখন বাজবে আমাদের শহীদ মিনার নানান ফুলে সাজবে বিশ তারিখ পার হলে যে বারোটা যখন বাজবে আমাদের শহীদ মিনার নানান ফুলে সাজবে শহীদ মিনারে দলে দলে আসবে মানুষ যত শ্রদ্ধায় আর ভালোবাসায় করবে মাথা নত শহীদ মিনারে দলে দলে আসবে মানুষ যত শ্রদ্ধায় আর ভালোবাসায় করবে মাথা নত জাগো পলাশ জাগো পারুল শহীদ বেদিতে আজ একুশেলেই শহীদ মিনার সাজবে ফুল ও সাজ একুশেলেই শহীদ মিনার সাজবে ফুল ও সাজ ওই যে আবার আসছে কুশ ভাষার শহীদ মিনারে জাগো পলাশ জাগো পারুল আমার মনের কিনারে জাগো পলাশ জাগো পারুল আমার মনের কিনারে জাগো পলাশ জাগো পারুল আমার মনের কিনারে